দেখুন আমরা যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের একটা সমস্যা হচ্ছে গিয়ে আমরা ট্যাগ রিসার্চ করতে অনেক সমস্যা হয় আজ তেমনই একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইউটিউব নিজেই আপনাকে ট্যাগ দিবে এবং কি সেই ট্যাগ একশো পার্সেন্ট রিয়েল এবং কি ট্যাগুলো আপনারা দেখতে পারবেন ট্যাগুলো কি হাই না লো না কীরকম মানে কত পার্সেন্ট সার্চ করা হয়েছে তো আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর তারপর আমরা ইউটিউবে চলে যাব তো ইউটিউবে আসার পর তারপর আমরা এখানে কর্নারে দেখতে পারতেছি আমাদের চ্যানেলের আইকন আর যদি আপনার অনেকগুলো চ্যানেল থাকে তাহলে আগে থেকে চ্যানেলটি লগ করে নেবেন তো তারপর আমরা এখান থেকে থ্রি ডট মেনতে ক্লিক করব দেন ডেস্কটপ সাইটটা অন করে নেব তো ডেস্কটপ সাইটটা অন করার পর আমাদের অনেকের যাদের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটি আছে তাদের একটা সমস্যা হচ্ছে গিয়ে ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করলে সরাসরি আমাদেরকে অ্যাপসে নিয়ে যায় তার জন্য একটু সমস্যা হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপস থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে আসে তো আমার একটা নিউ ট্যাব তৈরি করা আছে তো তো আমি ওই ট্যাবে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বিয়ার্স তো আমরা আমাদের স্টুডিওর আরেকটি ট্যাবে চলে আসলাম তো ড্যাশবোর্ডে আসি তারপর আমরা এখান থেকে আপনারা দেখ লক্ষ্য করতে পারতেছেন অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্সের উপর ক্লিক করব দেন অ্যানালাইটিক্সে আসার পর আমরা ভিডিওর অ্যানালাইটিক্স দেখতে পারতেছি একবারে শেষে দেখতে পারতেছেন রিসার্চ নামে একটি অপশন আছে দেন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি এখানে সার্চ করার একটা অপশন চলে আসছে তো আমরা এটাতে ক্লিক করব তো এখানে আসার পর এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে গিয়ে বাংলাতে কিওয়ার্ড রিসার্চ করা যায় না তো আমি যদি এখানে লিখি বাংলাতে ইউটিউব তো ইউটিউব লেখার পর এখানে শুধুকাল বাংলাতে একটা এরিয়া দেখাচ্ছে তো আমি এটাতে ক্লিক করব তারপর কি দেখাচ্ছে দেখতে পারতেছেন তো দেন আমি এটা ডিলিট করে দিই ইংলিশে এখানে যতগুলো আপনারা ট্যাগ রিসার্চ করবেন সবগুলো ইংলিশে রিসার্চ করবেন তো আমি এখানে লিখলাম how to create a YouTube channel তো দেন এখানে আমি সার্চ করব সার্চ করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ট্যাগ চলে আসছে তো আমি তো আমি দেখতে পারতেছি এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে তো তারপর আপনারা একটু পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন এক লাইনে লেখা আছে সবগুলো হাই হাই তো এখানে বোঝাচ্ছে যে এই ট্যাগগুলো অনেকটি সার্চ করা হয় যার কারণে এগুলাতে হাই দেখাচ্ছে যদি আর একটু কম হয় তাহলে এখানে মিডিয়াম দেখাবে আর যদি একবারেই কম সার্চ করা হয় ট্যাগুলো তাহলে লো দেখাবে তো হাই দেখানোর কারণ হচ্ছে এগুলোতে যত বেশি সার্চ করা হয় তত বেশি হাই দেখানো হয় আর যদি মিডিয়াম সার্চ করা হয় তাহলে এখানে মিডিয়াম দেখাবে আর যদি একবারেই সার্চ কম হয় তাহলে এখানে লো দেখাবে তো তারপর আমরা অন্য একটা ট্যাগ দিব তো তারপর এখানে সবগুলো কিওয়ার্ড একই দেখাচ্ছে তো বিয়ার্স অনেকক্ষণ সার্চ করার পর তারপর আমরা এখানে মিডিয়াম পেয়েছি কিন্তু এখনও আমি লো পাইনি যার কারণে এখানে যে টাইটেলে সার্চ করবেন এখানে অনেক ভালো ভালো ট্যাগ দেওয়া হয় আপনাদেরকে এখানে আপনি দেখতে পারতেছেন হাই দুইটা তারপর মিডিয়াম মিডিয়াম সবগুলাই মিডিয়াম তারপর নিচে আছে লো এখানে মোটামুটি ভালো এরিয়ায় দেয় তা অনেক সময় দেখা যায় যে যাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে তাদের বিডাই কিউ টিউব বডি এগুলো ব্যবহার করে কিন্তু আমরা মোবাইল দিয়ে এগুলো ব্যবহার করতে পারি না যার কারণে ইউটিউব এরকম একটা এরিয়া নিয়ে আসছে মোবাইল দিয়ে আমরা দেখতে পারবো তো তারপরে এখান থেকে কপি করে নিয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে আমরা যতগুলো এরিয়া ট্যাগ রিসার্চ করি সবগুলো ট্যাগ কিন্তু একবারে ভালো হয় না কিছু কিছু ট্যাগ খারাপও পড়ে তো যার কারণে এরকম একটা এরিয়ায় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন